তো কেমন আছো তোমরা ফাইনালি আমি চলে এসেছি ফ্রি ফায়ার নতুন একটা ভিডিও নিয়ে প্রথমেই বলে দিই অ্যাকচুয়ালি আমার যে আগের মোবাইলটি ছিল ওটা একটু প্রবলেম করে গেছিলো তাই আমি ভিডিও বানাতে পারিনি এতদিন তো নতুন মোবাইল নিতে হলো এবং আশা করি এবার থেকে তোমাদের জন্য রেগুলারলি ভিডিও ছাড়তে পারবো আর একটা খুশির খবর আছে যে এক হাজার জায়গায় আমার চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে মানে মোবাইলটা খারাপ হয়েছিল তার মধ্যেখানে তো আমি বলেছিলাম যে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি গিভ হয়ে দেবো যেহেতু আমি মানে ভিডিও ছাড়তে পারিনি মোবাইলটা খারাপ হওয়ার জন্য এক হাজার কমপ্লিট করে দু হাজার হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি তাই গিভ হয়ে আসতে চলেছে আজকে আমি তোমার যেটা নিয়ে বলবো সেটা হলো যে গার্ডিনা থেকে সবাইকেই আজকে একটা অফার দিয়েছে যে কার কাছে কতগুলো ডায়মন্ড আছে কারণ গার্ডিনা কখন কি অফার দেয় কিছু বলা যায় না তো আজকে একটা অফার দিয়ে দিয়েছে যার কাছে যতগুলো ডায়মন্ড আছে সেই অনুপাতে সবার কাছে ডায়মন্ডের রেট ধরে দিয়েছে ডায়মন্ড ইভেন্টে গিয়ে যে এখানে একটা ইভেন্ট দিয়েছে যেটা আর একদিন আছে তো ইভেন্টটাতে হলো গাড়ি না পাঁচশো কুড়িটা ডায়মন্ড ফিক্সড করে দিয়েছে যে এর জন্য বিভিন্ন জনের কাছে সে বিভিন্ন দাম ধরে দিয়েছে এবার কার কাছে সে কেমন দাম করেছে মানে যার কাছে ডায়মন্ডের পরিমাণটা বেশি থাকবে তার জন্য দামটা বেশি এবং যার কাছে ডায়মন্ডের পরিমাণটা কম থাকবে তার কাছে দামটা কম তো এখানে দেখতে পারো যার কাছে চারশো নিরানব্বইটার উপরে ডায়মন্ড ছিল তাদের জন্য তিনশো সত্তর টাকা এটা করেছে আর যাদের কাছে একশো থেকে চারশো নিরানব্বইটা ডায়মন্ড ছিল তাদের জন্য দুশো সত্তর টাকা করেছে আর যাদের কাছে পঞ্চাশ থেকে নিরানব্বইটা মানে তাদের জন্য এটা একশো আশি টাকা করেছে যাদের কাছে জিরো থেকে উনপঞ্চাশটা ডায়মন্ড ছিল তাদের কাছে চারশো টাকা এখানে তোমরা দেখতে পাবে যে পাঁচশো কুড়িটা ডায়মন্ডের দাম এখানে চারশো টাকা অফারটার একদিন আছে তো যারা যারা অফারটা ইউজ করতে চাও তারা একদিনের ভেতরে এটা করে নাও তো যেহেতু আমি এটা তোমাদের পারচেস করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবো আগে আমি এয়ারটেল থেকে করতাম কিন্তু এয়ারটেলে কি প্রবলেম হচ্ছে না এয়ারটেলে ওটার হচ্ছে না সেই কারণের জন্য গুগল পে থেকে করতে হচ্ছে তো যারা গুগল পে অপশানটা জানো না তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের জন্য গুগল পে দিয়ে কীভাবে করতে হয় একটা ভিডিও বানিয়ে আমি দিয়ে দেবো তো এখানে দেখতে গুগল প্লে ব্যালেন্স এখানে আমার একশো একান্নটা আছে তো এখান দিয়ে নব্বই কেটে যাবে আমার এখানে সাকসেসফুল দেখতে পারো payment successful item purchase will added your account এখানে দেখতে পারো এখানে কাছে আমার পাঁচশো চৌত্রিশটা হয়ে গেছে তো অফারটার বেশি নেই তাহলে যারা অফার নিয়েছে তারা নিয়ে নিতে পারো আর যারা চ্যানেলে নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দাও থ্যাংক ইউ